hello friend welcome back to my channel তোমরা দেখছো বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও আর আমি মিষ্টি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা একটি হ্যান্ডলুম শাড়ি বা অর্ডিনারি শাড়ি দিয়ে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরবে তাহলে চলো কিভাবে লেহেঙ্গা স্টাইলে শাড়িটি পরবে দেখিয়ে দিই ফার্স্টে যেভাবে শেষের দিকটিকে পেটিকোটের মধ্যে ইন করতে হয় সেভাবে করে নেবে এরপর আঁচলে গিয়ে কুচি করে যেভাবে বাদিকে আঁচল ফেলে নেয় সেভাবে করে নেবে তারপর নিচের যে কুচিটা থাকে মাঝখানে সেটাও তোমরা কুচিটিকে করে নেবে কুচি করা আমি আগের ভিডিওতে শিখিয়েছি না দেখে থাকলে সেটিতে দেখে নাও সেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চেক করে নিতে পারো তো দেখো এইভাবে আমি কুচি করে নিচ্ছি এরপর পেটিকোটের মধ্যে ইন করে দিতে হবে শাড়িটা খুবই স্টাইলিশ এবং কম সময় লাগে পরতে আর এই শাড়িগুলোর ব্লাউজগুলো কিন্তু গ্লাস হাতা পরলে বেশি ভালো লাগে প্লাস তার সাথে টপ কাটিং যে ব্লাউজ থাকে সেগুলোর সাথে বেশি ভালো লাগে নর্মাল যেসব ব্লাউজগুলো থাকে সামনে হোক সেগুলোর সাথে কিন্তু একদমই চলে না এই স্টাইলটি তো তোমরা ফার্স্টে ব্লাউজটার ডিজাইনটা করে নেবে তারপর শাড়িটি পরবে এইরকম স্টাইলের শাড়ি তোমরা যে কোনো অকেশানে পরতে পারো বিয়ে বাড়িতে পরতে পারো পার্টিতে পরতে পারো বা সামনেই সরস্বতী পুজো আছে সেতেও পরতে পারো খুব সুন্দর লাগে এবং মডার্ন লাগে কুচিগুলোকে আমি ধরে নিচ্ছি আর পেঁচিকোটের মধ্যে ইন করে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু একদম ভুলবে না আর নিচে কমেন্ট করবে আর অন্য কি ধরনের ভিডিও তোমরা আমার কাছে দেখতে চাইছো শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের সাথে তাতে তাদেরও হেল্প হবে এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো আমার চ্যানেলটিকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে এরপর দেখো আমি কুচিটিকে ধরে নিচ্ছি এবং একদম শেষে একটি সেপ্টিপেন মেরে নিয়েছি দেখো এরপর সামনে যে কুচিগুলো আছে সেগুলো ভালো করে ধরে নেব এই কুচিটির লেনটা তোমরা চাইলে বড় করতে পারো বা ছোটও করতে পারো করে একটির পর আরেকটি ভাঁজ দিয়ে দিয়ে করে নেবে আঁচলটিকে এরপর আঁচলটিকে পেছন দিয়ে নিয়ে গিয়ে সামনে তুলবে বুঝতে পেরেছ স্টাইলটি ঠিক এইভাবে দেখো যেদিকে আঁচল থাকে সেদিকে উঠবে কিন্তু পেছন দিক দিয়ে গিয়ে যেমন বাঁকাধে পড়ে সেভাবে এটি পড়বে না পিছন দিক দিয়ে এসে সামনে দিকে আঁচলটি পড়বে ফার্স্টে আমরা করে নিতে পারতাম করলে কিন্তু সেক্ষেত্রে কুচিটি ভালো লাগতো না তার জন্য এই পরে আমাদেরকে করতে হলো দেখো এই জায়গাটিতেও তোমরা একটি সেফটিপেন মেরে নেবে পেটিকোটের সাথে তাহলে এটা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না এবং দেখো শাড়ি পরা আমার কমপ্লিট এরপর পিছনে যে আঁচলটি আছে সেগুলোকেও ভালোভাবে ধরে নিয়ে একটি সেফটিপিন মেরে নেব হয়ে গেছে আমার পুরো শাড়ি ড্রপিংটি দেখো কেমন লাগছে আশা করি তোমাদের হেল্প হয়েছে আমার ভিডিওটা থেকে তাহলে আর কি লাইক শেয়ার কমেন্ট করো আর ভিডিওটি দেখে এনজয় করো ভিডিওর এরকমভাবে শাড়ি পরো আর আমাকে ইনস্টাগ্রামে ট্যাগও করতে পারো আমিও দেখব যে তোমাদেরকে কেমন লাগছে আজকের মতো বাই